আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আরেকজন পেশেন্টকে নিয়ে আসলাম আপনাদের কাছে যিনি এই ভালো হওয়ার সুস্থ হওয়ার কারখানায় এসে আজকে মাত্র জয়েন করলেন সুস্থ হওয়ার জন্য অনেক দূর থেকে এসেছেন আসুন দর্শক কথা বলে আমাদের আজকের পেশেন্টের সাথে কি সমস্যাটা নিয়ে উনি আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছেন তার আগে একটু পরিচিত হয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে আমার নাম হচ্ছে মোহাম্মদ আল মামুন মোহাম্মদ আল মামুন স্যার বাসা কোথায় আপনার বাসা রাজশাহী বিভাগ জেলা চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ খুব সুন্দর জেলা আমার যাওয়া হয়েছিল যদিও বেশ অনেকদিন আগে স্যার এই ডিপিআরসি হসপিটালে কি সমস্যা নিয়ে এসে ভর্তি হয়েছেন আজকে আমি আমার কোমরের দীর্ঘ দুই তিন চার বছর ধরে সমস্যা আচ্ছা আমি মাঝে লেফট সাইডে আমি অপারেশনও করাইছি তারপরে ইমপ্রুভ হয় নাই আচ্ছা হয়তো বা সে সাইড নাই কিন্তু রাইট সাইডে এখন প্রবলেম এই জন্য আমি স্যারের কাছে খুব আশা আল্লাহর উপর ভরসা নিয়ে আমি এসেছি আমার প্রথম দিন শুরু হয়েছে এখন দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা কি আল্লাহ ভরসা স্যার আপনার জীবনে একটা ছোট্ট দুর্ঘটনা আছে আমরা জানি সেটা দুই সালের দিকের ঘটনা আপনার ওই ঘটনাটা যদি একটু বলেন আমার ঘটনাটা সাইকেল সাইকেলের পিছন দিকে আমি ছিলাম একটু গর্ত ছিল পিছন চাকাটা পিছন চাকাটা পড়ার পর আমি ক্যারিয়ার উপর ছিলাম সাইকেলটা যেতে যেতে খাটাং কেটে উঠলো আমার মাঝেটা তখন থেকে আমার এই কোমরের সমস্যাটা আচ্ছা আজ পর্যন্ত মানে ব্যথা এখনো মানে একবারে ফাইনালি ভালো হয়নি মানে যখন প্রথম দিন ব্যথা পেয়েছিলেন ব্যথা কিছুটা ছিল কিন্তু আস্তে আস্তে হ্যাঁ, ব্যথাটা কমে গেছে তখন বুঝতে পারেনি তখন বুঝতে পারিনি যে পরবর্তীতে ব্যথাটা আবার কবে থেকে শুরু হলো পরবর্তীতে আপনার বিশ সাল বিশ সালের ফেব্রুয়ারির পর থেকে আমার এই সমস্যাটা বেশি হয়েছে আচ্ছা বিশ সালের ফেব্রুয়ারি পর থেকে মানে তখন অলরেডি কোভিড পুরো দেশে ছড়িয়ে গেছে আচ্ছা ওই সময়টা এই প্রবলেমটা শুরু হলো কি করলেন তখন যখন দেখলেন যে ব্যথা ব্যথাটা কোথায় ছিল কোমরে কোমরে কোমর থেকে আপনার পা পা প্রথমে কি সেটা বাম সাইডে ছিল জি প্রথমে সেটা বাম সাইডে ছিল কোমর ব্যথা করতো করতে করতে আপনার পায়ে দিয়ে গেল আমার এমন এক পজিশনে দাঁড়ালাম আপনি যে দাঁড়িয়ে থাকতেই পারতাম না এমন সিচুয়েশনে এসেছিলাম একদম ইয়াং একজন মানুষ সেই মানুষটা আপনি দাঁড়িয়ে থাকতে পারছেন না সারাক্ষণ শুয়ে থাকতে হতো বা সাপোর্ট নিয়ে বসে বসে থাকতে হতো এরকম একটা অবস্থা বাথরুমে যাবেন কোনো কিছু ধরে সাপোর্ট নিয়ে নিয়ে যেতে হতো বা কারো সাহায্য নিয়ে যেতে হতো নিজের কাজগুলোর আগে তখন করতে পারছিলেন না ডক্টরের কাছে গিয়েছেন কি বলেছিল ডক্টর ডক্টর যে অনেক ডক্টর তো দেখাইছি সবাই বলে অনেক ডক্টর দেখাইছি প্রায় পাঁচ ছয় জন সব সবাই বলছে অপারেশন তো অপারেশনটা আমি করে নিয়েছি আচ্ছা মানে তখন বুঝতে পারেনি যে অপারেশন ছাড়াও যে চিকিৎসা আছে সেটা জানা ছিল না জানা ছিল না আমার অপারেশন করেছেন কত সালে করেছিলেন সেটা অপারেশন করছি আপনার 2020 সালে অক্টোবর মাসে 20 তারিখ ওকে এই শুধু পিএলআইডির জন্য আপনি অপারেশন পর্যন্ত করেছেন জি রেজাল্ট কি ছিল রেজাল্ট অপারেশন তো এটা একবারে যে ফাইনালি আগের মতন হয়ে যাবে তা না এখন একটু প্রবলেম আছে কিন্তু মনের ইচ্ছা শক্তি আল্লাহ রহমতে অনেকটাই ভালো আছে কিন্তু যে অপারেশন বিহীন যে চিকিৎসা ছিল এটা আমি জানতাম না যে ডিপিআর সি হসপিটাল আছে এটা জানতাম না আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আল মামুন জেলা চাপানাগঞ্জ বিভাগ রাজশাহী দু সাল থেকে কোমর ব্যথায় জনিত ভুগছিলাম অনেক ডাক্তার দেখাইছি একের পর এক ডাক্তার দেখাইছি যে ওষুধ খেয়েছি ভালো থেকেছি ওষুধ খেয়েছি ভালো থেকেছি তারপরও ভালো হয় নাই লাস্ট পজিশনে অপারেশনও করাইছি দু সালের শেষ দিকে অপারেশনও করার পর চার বিশ পঁচিশ দিন পর আবার বাম সাইডে অপারেশন করাইছি ডান সাইডে আবার সমস্যাটা হয়েছে হওয়ার পর